ওঠো ওঠো নন্দলাল চেয়ে দেখো হলো সকাল গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো নীল মনি

গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পা আকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে কুসুমে মেলে কত কলিয়াকি আকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে কুসুমে মেলে কত কলি আঁখি সকলে ডাকিছে তোমায় পরিও গোপাল তোমায় নারায় দেখো হয়েছে সকাল ওঠো ওঠো ওঠো গোপাল মুখ ধো বসে যাওয়া শোনে সাজাই মাজ সদা কুমকুমে চন্দনে বাল্যভোগ খেতে দেবে ভোরে স্বর্ণ থাল ঘুমায় নায়ার দেখো হয়েছে সকাল সাজানো আছে নারূপ নবনী আনন্দে ভোজন কর সাধের গুণমণি হালাতে সাজানো আছে নারূপ নবনী আনন্দে ভোজন কর রাধির গুণমণি আয়রে শ্রীদাম আয়রে সুদাম সঙ্গে নে গোপাল ঘুমায় না দেখো হয়েছে সকাল উঠো উঠো নানবলা চেয়ে দেখো হলো সকাল কুষ্ঠে লয়ে যাবে ধেনুর পাল নীলমণি যশোদার নয়ন মণি উঠো বাছা হয়েছে সখা উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো সখা বসতে লয়ে যাবে ধেনুর পা উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো সখা কষ্টে লয়ে যাবে ধেনুর পা